আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে গুগলেরই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো যে আপনাকে অচেনা কোনো নাম্বার যদি ফোন দেয় তার ছবি বা তার লোকেশন বা তার সে কোথা থেকে ফোন করছে মানে এই লোকেশনটা আপনি যদি ট্র্যাক করতে চান বা তার নেমো হতে পারে নেমো যদি থাকতে পারে তো নেমো আসে তো এমন কিছু যদি আপনি ট্র্যাক করতে চান তো ট্র্যাক করার জন্য গুগলে একটা স্পেশাল ফিচার্স আছে তো সেটাতে আমি যাব তো দেখেন আমি গুগলে যাব প্রথমে গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ করব যে হোগা টোগা হোগা টোগা দিয়ে সার্চ করব সার্চ করার পরে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে যে হগা টোগা ডট কম তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি এখান থেকে সিম্পলি কী করবেন আপনি জাস্ট সার্চ করবেন সার্চ করবেন কি দেখেন লিখবেন যে গুগল ফোন তো গুগল ফোন লেখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন আপনাকে একটা অপশনে নিয়ে যাবে গুগল ফোন লেখছেন লেখার পরে এখানে দেখেন use the phone by Google তো আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে ডাউনলোড নামে একটা অপশন আসবে তো আপনি নিচে আসেন তো নিচে আসেন নিচে আসেন একটু স্কল করে আসার পরে এখানে ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে দেখবেন যে আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে তো গুগলে এটা সেটিং করা আছে তো প্লে স্টোরে নিয়ে যাবে আপনি এখান থেকে আপডেট দিতে পারেন তো এখান থেকে আমি আপডেট দিয়ে দেখাই তো আপডেট দিচ্ছি তাছাড়া এই আপডেট হতে হতে আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই যেটা আপনি কী লেখে সার্চ করলে প্লে স্টোরে পাবেন তো দেখেন এখানে আসলাম আসার পরে প্লে স্টোরে পাওয়ার একটা সিস্টেমটা আপনাকে দেখাই তো দেখেন এখানে সার্চ করবেন phone by phone by Google যেটা সার্চ করবেন আমি ইতিমধ্যেই দেখিয়েছি যে কিভাবে হলো আপনারা আপডেট দেবেন বা ইনস্টল করবেন তো দেখেন ফোন বাই গুগল ঠিক আছে এটা ওপেন করেন ওপেন করলে কি বের হবে আমার কন্ট্যাক্টগুলো বের হবে সিম্পলি আমার কন্ট্যাক্টগুলো সারা কিছু বের হবে না তো আপনি কি করবেন এখানে থ্রি ডট দিবেন থ্রি ডটে দেওয়ার পরে আপনি সেটিংসে যাবেন তো আপনার নাম্বারটা বা তার হলো মানে ট্র্যাক করার জন্য লোকেশন ট্র্যাক করার জন্য তো ওয়াসিনা নাম্বারটাকে আপনি চেনার জন্য মানে আপনাকে একটা সেটিংস করতে হবে তো সেটিংস করার জন্য আপনি যা করবেন যে কলার আইডি অ্যান্ড স্প্যাম এই এই অপশানটা যাবেন অ্যাসিস্টিভ লেখা আছে দেখেন এই অপশনটাতে গেলেন যাওয়ার পরে আপনি কি করবেন see caller and spam ID এটা অন করে দেবেন ঠিক আছে তার মানে identify business and spam number মানে কি বিজনেস বা তার স্প্যাম নাম্বারটা কি মানে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন ফিল্টার স্প্যাম কল কলটা আপনি ফিল্টার করতে পারবেন তো verified calls see the caller ID and reason incoming call from business যাই মানে এটা কোথা থেকে কল আসবে না আসবে তো এটা আপনারা কনফার্ম করতে পারবেন তো এই অপশনগুলো জাস্ট অন করবেন ইয়েস আই এম ইন তো এটা অন থাকলো তাহলে আমার এখানে সেটা ট্র্যাক করবে তো গুগল এটা ট্র্যাক করে নিবে যে আসলে নাম্বারটা কোথা থেকে ফোন দিছে বা নাম কি এমন কিছু এটা ট্র্যাক করবে তো এটাই ছিল আজকে দেখার মতো একটা বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তবে like comment share and subscribe করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ